নমস্কার ভিউয়ার্স মৃগাঙ্কুশ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে চাকরি সংক্রান্ত বিষয় এবং গভর্নমেন্টের বিভিন্ন নোটিশ সম্পর্কিত তথ্য আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনারা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় আজকের যে প্রতিবেদন সেটি হচ্ছে প্রাইমারি সংক্রান্ত বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসেম্বরের তারিখে আমাদের টেট পরীক্ষা অনুষ্ঠিত করব নিয়োগ শুরু করব এবং যারা নিয়োগ পাবেন যারা চাকুরি পাবেন আমি আজকে কথা দিচ্ছি তাদের প্রত্যেকের যে division of marks merit panel একদিনে আমি প্রকাশ করব আমি আপনাদের সামনে আজকে দুটো ব্যাপারে বলবো দুটো অ্যানাউন্সমেন্ট আর রয়েছে প্রথমত বলি যে আমাদের দু সালে আমি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আমি দিচ্ছি পুজোর আগেই কিন্তু তার রেজিস্ট্রেশন হবে যেহেতু পুজোর ছুটিটা পড়ে যাচ্ছে পুজোর ছুটির পরে লক্ষ্মী পুজোর পরে কালী পুজোর আগে রেজিস্ট্রেশন আমরা শুরু করব আর হচ্ছে যে আমাদের টেট দু আমি আগেই বলেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমি গত সপ্তাহে আমাদের বোর্ডের যে অ্যাডক কমিটি সেই মিটিংয়ে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম আমি প্রস্তাব উপস্থাপন করেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছরের ডিসেম্বরের এগারো তারিখে আমাদের টেট পরীক্ষা আমরা অনুষ্ঠিত করব অর্থাৎ রিক্রুটমেন্ট আমরা নোটিফাই করছি পুজোর আগে আর ডেট ডিসেম্বরের এগারো তারিখে হবে সেটাও আমরা পুজোর আগে নোটিফিকেশান দিচ্ছি মানে প্রসেসিংটা স্টার্ট হবে পুজোর পর নোটিফিকেশান থেকে সব কিছু শুরু হয় হ্যাঁ। কিন্তু আমাদের অনেক পেডাগগিস যেটাকে আমরা বলি পদ্ধতি রয়েছে আমাদের যদি ধরুন রিক্রুটমেন্টে আমাদের অ্যাপ্লিকেশান ইনভাইট করতে হবে তার পোর্টাল আমি বলছি যে পোর্টাল তার প্রস্তুতি পর্ব আমরা পুজোর মধ্যে শেষ করে ফেলব এবং আমরা সেটা নোটিফাইও করে দেব কবে থেকে পোর্টাল খুলবে সেই নোটিফিকেশানটা আমরা দিয়ে দেব নোটিফিকেশানে সেই পোর্টাল যে ডেটে খুলবে সেদিন থেকেই আমাদের যারা অ্যাসপিরেন্ট জব অ্যাসপিরেন্ট তারা পোর্টালে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন তাদের নাম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে আবার টেট যে দু যেটা ডিসেম্বরের এগারো তারিখে হওয়ার কথা সেটাও আমরা নোটিফিকেশান দিচ্ছি কিন্তু পোর্টাল খুলবে লক্ষ্মী পুজোর পরে একটা ডেট আমরা মেনশন করে দেব ওই দিন থেকে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে সেই পোর্টালের মাধ্যমে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সব কিছু করতে পারবেন সেই পোর্টালের মাধ্যমে এই সপ্তাহে এই সপ্তাহে যে নোটিফিকেশন করছেন দুই হচ্ছে যে নিয়োগের কথা বললেন এই নিয়োগের জন্য ভ্যাকেন্সি আপনাদের কাছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে কারা কারা সুযোগ পাবেন তার কারণ গত কয়েক বছরে তো প্রাথমিকের একাধিক টেট হয়েছে যেখানে দু হাজার সতেরোরও টেট হয়েছে কারা কারা সুযোগ পাবেন দুটো আলাদা আগে টেটটার বিষয় নিয়ে বলুন আচ্ছা টেটের দেখুন টেটের যদি আমি এক সপ্তাহ আগে ভ্যাকেন্সি পজিশন পেয়েছি কিন্তু টেটের নিয়ম হচ্ছে বিগত রিক্রুটমেন্ট প্রসেসে যদি কোনো পোস্ট ভেকেন্ট থাকে সেগুলো কিন্তু আমি যে পোস্টগুলো পেয়েছি শিক্ষা দপ্তরের থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের থেকে সেগুলো কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্তি আছে বুঝতে পেরেছেন অর্থাৎ পোস্টগুলো যেগুলো ভেকেন্সি ছিল সেগুলো ক্যারিড ওভার হয়ে গেছে আমরা যে ভেকেন্সি পেয়েছি আমরা বলছি যে বিগত নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত ভেকেন্সি পজিশন ছিল এখন কিন্তু নেই অর্থাৎ আমরা যে আপডেটেড ভেকেন্সি পজিশন পেয়েছি তার মধ্যে কিন্তু যেগুলোতে আমরা নিয়োগ দিতে পারিনি বোর্ড নিয়োগ দিতে পারেনি সেগুলো থাকছে সেটা কত এটা আমি আগেই বলিনি যে যে পোস্টগুলো পেয়েছি সেখান থেকে আমরা আপনারা জানেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ তাদের নিয়োগ দেওয়া হয়েছে আজকেও আমি একাধিক আমি অর্ডার আমি এখনও হাতে পাইনি সেগুলো আমরা পর্যালোচনা করব অর্ডার হাতে পাওয়ার পরে তো আমার কাছে যে ভেকেন্সি পজিশান রয়েছে ইলেভেন থাউজেন্ড প্লাস তার মধ্যে থেকে ওয়ান এইটটি ফাইভ আজকে সিক্সটি ফাইভ ওটা মাইনাস হবে আমি এখন বলছি না আমরা যে vacancy position eleven thousand plus আপনাদের বললাম হ্যাঁ এখন যেগুলো কোর্ট অর্ডারের ভিত্তিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেগুলোকে এই ভ্যাকেন্সি পজিশন থেকে আমাদের দিতে হচ্ছে এটাই দেওয়ারই নিয়ম এটা মানে আমি তো বললাম ইলেভেন থাউজেন্ড প্লাস তখন আমি সুরাহা করতে পারবো না সমস্যা হবে এই কারণে আমি যারা এতদিন ওয়েট করলেন পুজোর ছুটির মধ্যে তারা একটু আনন্দ করুন আমি তাদের তো একটা ভালো বার্তা দিলাম হ্যাঁ, আমি তার মধ্যেই আমি এমন একটা দিনে আমি শুরু করব পোর্টাল ওপেন করব তাতে কোনো মানে অ্যাপ্লিকান্ট যদি কোনো অসুবিধে ফেস করেন আমাদের এখানে জানাবেন আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো কিন্তু ছুটির মধ্যে সবার ক্ষেত্রে প্রযোজ্য ছুটির মধ্যে আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না ঠিক আছে আমার কিন্তু ডিউরেশান আমি পুজোর ছুটির পরেও টোটাল যেটা ওপেন করব তার কিন্তু টোটাল ডিউরেশান আমি একই রাখব আমি মাইনাস করব না বুঝতে পেরেছেন একটা স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা আমি আবেদন নেওয়ার যে নিয়ম আর একটা শেষ কোশ্চেন যেটা হচ্ছে যে গ্রিভেন্স আপনারা যে গ্রিভেন্স সেলটা চালু করেছেন সেখানে কত অভিযোগ জমা পড়লো যদি একটু দশ হাজারের বেশি অভিযোগ জমা আচ্ছা, যারা আন্দোলন করছে দেখুন যারা আন্দোলন করছেন তাদের আমি আপনাদের মাধ্যমে বলবো যে আমরা যে বিজ্ঞপ্তি আমরা দিচ্ছি যেটা পুজোর পরে পোর্টাল আমরা ওপেন করব হ্যাঁ হ্যাঁ পুজোর পরে হবে এবং যারা আন্দোলন করছে তাদের কাছে আমি অনুরোধ করব তারা আমাদের এই বিজ্ঞপ্তি মোতাবেক যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করুন তারা আন্দোলন প্রত্যাহার করে নিন আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট নিয়োগের জন্য আবেদন হ্যাঁ